আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোর চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়েছি তো বিষয়টি হলো যে আপনি কবে কাকে ফোন দিছিলেন কতক্ষণ কথা বলছেন কে আপনার সঙ্গে কথা বলছে তো ডিটেলস তার নাম তার কি মানে তার যে যে কন্ডিশন আছে যা যা আপনার পাওয়ার কথা যে ফোনের মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে তো আপনি সব কিছু পেয়ে যাবেন তো আপনাকে যা করতে হবে যে আপনারা প্রথমে যাবেন প্লে স্টোরে ঠিক আছে তো প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এই যে প্লে স্টোরে গেলেন যাওয়ার পরে লিখবেন যে ই টু পিডিএফ এটা লিখবেন লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এটা ইনস্টল দেবেন ঠিক আছে এটার মাধ্যমে কি হবে যে আপনাকে কে ফোন দিল বা কে কখন ফোন দিছে আপনি কাকে ফোন দিছেন রিসিভ করছেন নাকি ডায়াল করছেন নাকি মিস কল উঠছিল তো আপনি ওই নাম্বারে ডিটেলস পেয়ে যাবেন তো কারো কারো ফোনে এটা আপনি সেভ করে দিতে পারেন হয়তো বা কারোকে সন্দেহ থাকতে পারে তো তার ফোনে আপনি এটা সেভ করে দিতে পারেন তো ফোনটি সিম্পলি নিয়ে এটা করে দিতে পারেন এটা সিক্রেট বিষয় যদি কারো পার্সোনালি যদি সন্দেহ থাকে কারো প্রতি তো সেক্ষেত্রে এটা করতে পারেন তো যাই হোক কারো প্রতি সন্দেহ থাকলে অবশ্য নিজে ভালো থাকা যায় না নিজে সবসময় ভিতরে একটা অন্যরকম কিছু কাজ করে তো যাই হোক যদি খুব বেশি সন্দেহ হয় সেক্ষেত্রে এটা করতে পারেন তো আমি অ্যাপসটা এখন ওপেন করব ওপেন করে দেখাবো যে সেটিংসটা কি তো আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমি ফুলফিল মানে পড়ব পড়ার পরে এখানে I I have read and agree with terms of use তারপরে আমি প্রসেস দেব দেওয়ার পরে আমি উপরে ক্লিক টু কন্টিনিউ দেবো না আমি দেবো যে পিডিএফ আকারে যেতে নিব আমি এক্স এম এল ব্যাকআপ বা রেস্টোর এটাতে নিব না তো সেক্ষেত্রে দেখেন এখানে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল তো এখানে দেখেন কি কি নিতে পারবেন call log statistics S M S call log contact S M S statistics তো দেখেন এখানে আমি ক্লিক টু কন্টিনিউয়ে ক্লিক করব তো নেওয়ার পরে দেখেন এখানে যে অপশনগুলো আছে এখানে ছয়টা অপশন আছে S M S general call log তারপরে এখানে আছে contact specific contact log S M S statistics daily তারপরে কল স্ট্যাটিক্স ডেইলি তো দেখেন এখানে আমি যাব জেনারেল কল লগে তো জেনারেল কল লগে গিয়ে এখানে চারটা অপশন আছে তো আমি দেখেন এখানে চারটা অপশন কি কি আছে call log details only dial ডিটে কল তারপরে এখানে কি only receive call only miss call তো আপনি কোনটা নিতে চাচ্ছেন তো যেটা নিতে চাচ্ছেন সেটা আপনি নিতে পারবেন পিডিএফ আকারে তো আপনার ফোনে যা যা করা হয়েছিল সব কিছু পাবেন তো দেখেন এখানে আপনি কখন থেকে দেখবেন মানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখবেন তো এখানে প্রথমে বাম দিকে এখানে এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর দু আছে এখানে দেখেন এখানে এগারো সেপ্টেম্বর দু আমি তারিখটা একটু চেঞ্জ করতেছি আমি এক মাসের দেখব যেমন কী যে জুলাই মাস আগস্ট মাসের এক তারিখে দিলাম ঠিক আছে ডান করলাম তারপরে আমি কি সেপ্টেম্বরের এগারো পর্যন্ত দেখব যে আসলে এক মাসের আমার অ্যাও লাগবে তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে সেট আপ করবো সেট আপ করে আমি এক্সপোর্ট টু পিডিএফ দেবো ঠিক আছে এক্সপোর্ট টু পিডিএফ দেওয়ার পর সরি সরি এখানে একটা নাম দেব ফাইলের নাম দেব তারপরে এক্সপোর্ট টু পিডিএফ দেব যেমন আমি একটা নাম দিলাম তারপরে এক্সপোর্ট টু পিডিএফ দিলাম দেওয়ার পরে এখানে চাপে যে অ্যালাউ হবে তো অ্যালাউটা দিয়ে দিবেন তো অ্যালাউ দেওয়ার পরে দেখেন এখানে প্লিজ ওয়েট আসতেছে তো দেখেন এখানে আমার নাম্বার এবং তার ডিটেলস আছে দেখেন এখানে যে নাম তারপরে দেখেন তার নাম্বার তারপরে টাইম দেখেন কয়টার দিকে দিছিল কয় তারিখে দিছিল তারপর ডিউরেশন কত মিনিট কথা বলছি তারপর টাইপটা কি দেখেন এখানে জুম করে দেখাচ্ছি রিসিভ রিসিভ করছি ডায়াল করছি রিসিভ করছি এদের মিস কল তো দেখেন এখানে সব কিছু ডিটেলসটা আছে আর কি তো আপনার পুরো এক মাসে আপনি কত হিস্ট্রি কল হিস্ট্রি মানে কত কিছু কথা বলছেন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো আজকে এটাই ছিল একটা দেখার মতো বিষয় তো আপনারা এই সেটিংসটা করলে আপনাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি ফুল এক বছরে চান তাও পেয়ে যাবেন তো এটা এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে তার সাথে আমার কখন কথা হয়েছিল লাস্ট কথা বা তার তার সাথে আমার লাস্ট যোগাযোগ কখন হয়েছিল এই বিষয়গুলো আর কি তার ডিটেলসটা আপনি পাবেন কত মিনিট কথা বলছেন কোন টাইমে কথা বলছেন তো কলটা রিসিভ করছিলেন নাকি ও কল দিছিল তো সব কিছু আর কি আপনি এখান থেকে ডিটেলসটা পেয়ে যাবেন এরকম পিডিএফ আকারে তো আমি জাস্ট এটা এক মাসে দেখালাম তো আপনারা ওখান থেকে সেটিং করে নিয়ে আপনারা যতদিন দেখতে চান তো ততদিনে দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে like comment share and subscribe করবেন আর আমার চ্যানেলের পাশেই রবেন আল্লাহ হাফেজ